তিনি কোনো ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা নন কিন্তু এর পরেও তিনি ছিলেন বিশ্বের শীর্ষতম ধনী নাম তার হাসানাল বলকিয়া পুরো নাম সুলতান হাজি হাসানাল বলকিয়া মুইজাদ্দিন ওয়াদ্দৌলা বাংলাদেশের চাইতে অনেক ছোট মাত্র পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান তিনি তেল ও গ্যাস ঘেরা দেশটি আয়তনে ছোট হতে পারে কিন্তু সম্পদের দিক থেকে প্রাচুর্যতার কমতি নেই তাদের ফলে আরামায়েশ আর ভোগ বিলাসের হিসেবে এই সুলতানের জীবন ব্রিটিশ রানী এলিজাবেথের চাইতেও বর্ণিল হাসানাল বলকিয়ার জন্ম উনিশশো সালের পনেরোই জুলাই দেশটির রাজধানী বন্দর সেরি বেগওয়ানে ব্রুনাইয়ের আঠাশতম সুলতান ওমর আরি সাইফুদ্দিন সাদুল কাহাইরি ওয়াদ্দেইন ছিলেন তার বাবা উনিশশো সালে পাঁচ অক্টোবর ব্রুনাই দারুসালামের উনত্রিশতম সুলতান হিসেবে বাবার স্থলাভিষিক্ত হন হাসান আল বলকিয়া সেই থেকে প্রায় পঞ্চান্ন বছর ধরে ব্রুনাই শাসন করছেন সুলতান হাসান আল বলকিয়া তিনি একাধারে দেশটির রাষ্ট্র ও সরকার প্রধান পাশাপাশি ব্রুনাইয়ের পররাষ্ট্র অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভার তার কাঁধে ব্রিটিশ রানী এলিজাবেথের পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রাজা এই হাসান আল বলকিয়া রাজা হিসেবে সুলতান হাসান আল বলকিয়ার সবচেয়ে বড় সফলতা হল তার তার আমলেই ব্রুনাই স্বাধীনতা লাভ করে কিন্তু সবকিছুকে ছাপিয়ে সুলতান হাসানাল বলকিয়া বিখ্যাত তার অভিজাত ও আয়েসী জীবনের জন্য হাসানাল বলকিয়ার সবচেয়ে বড় শখ গাড়ি সংগ্রহ করা বিশ্বের সব দামি ব্র্যান্ডের গাড়ি আছে তার সংগ্রহে তাও দশটি কিংবা বিশটি গাড়ি নয় তার সংগ্রহে রয়েছে সাত হাজারের উপরে গাড়ি তার মধ্যে রোলস রয়েজই রয়েছে ছশোটি এর মাঝে আছে সম্পূর্ণ সোনায় মরানো রোলস রয়েজও সেই গাড়িটির মূল্য একশো কোটি টাকারও বেশি গাড়ির সামনে পিছনে ছাদে ও চাকায় বিশেষ নকশা করা হয়েছে স্বর্ণ দিয়ে এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশ বানানো হয়েছে রয়েছে সোনা দিয়ে এছাড়াও তার সংগ্রহে চারশো পঞ্চাশটি ফেরারি তিনশো আশিটি বেন্টলেসের মতো দামি গাড়ি রয়েছে আরও রয়েছে Lamborghini Porsche BMW Audi Aston Martins Bugatti Jaguar Land Rover Mercedes বেঞ্জের মতো দামি সব গাড়ি বিশ্বের সবচেয়ে বেশি রোলস রয়েস গাড়ির মালিক হিসেবে দু সালে Guinness Book of World Records কর্তৃপক্ষের স্বীকৃতি পেয়েছেন সুলতান হাসান আল বলকিয়া ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধানের চুল কাটানোর আয়োজনও বিশাল তার প্রিয় নাপিত থাকে ব্রিটেনে প্রতিবার চুল কাটাতে সেই নাপিতকে ব্যক্তিগত উড়োজাহাজ পাঠিয়ে ব্রুনাইয়ে উড়িয়ে আনা হয় আর প্রতিবার চুল কাটাতে খরচ হয় বিশ হাজার মার্কিন dollar Sultan Hassanal Bolkiah যে প্রাসাদে থাকেন করেন সেটার নাম ইস্তানা নুরুল ইমাম প্যালেস অভিজাত ও বিলাসবহুল প্রাসাদটিতে কক্ষের সংখ্যা এক হাজার সাতশো আটাশি বাথরুম রয়েছে দুশো সাতান্নটি রয়েছে পাঁচটি swimming pool Guinness World Records কর্তৃপক্ষ প্রাসাদটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদের স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে পঞ্চাশ একর জমির উপর এই প্রাসাদ বানাতে খরচ হয়েছে একশো কোটি মার্কিন ডলার এছাড়াও সুলতান হাসান আল বোলকের সংগ্রহে রয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি একাধিক বিলাসবহুল ব্যক্তিগত উড়োজাহাজ এর মধ্যে ফ্লাইং প্যালেস নামে একটি উড়োজাহাজের কেবিন সোনায় মোড়ানো এটি কিনতে সুলতান সুলতান হাসান আল বোলকিয়াকে চল্লিশ কোটি মার্কিন ডলার গুনতে হয়েছে এমনকি নিজের মেয়ের জন্মদিনে তিনি একটি বিলাসবহুল ব্যক্তিগত উড়োজাহাজ উপহার দিয়েছেন তবে রাজ্য শাসনেও অন্যদের চাইতে আলাদা এই সুলতান দু সালের মার্চে সুলতান হাসান আল বলকিয়া ব্রোনাইয়ের আইনে নিজেকে ভুলের ঊর্ধ্বে রেখে সংবিধান সংশোধন করেন সংবিধানের ধারা অনুযায়ী তিনি কখনোই ভুল করতে পারেন না তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চিরন্তন সঠিক এবং রাষ্ট্রের জনগণকে সেটা অবশ্যই মেনে নিতে হবে তবে সুলতান হাসান আল বলকিয়া খুবই বিচক্ষণ নেতা দেশটির তার নাগরিকদের আয়কর দিতে হয় না সুলতানের নির্দেশে দেশটির নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সেবা দেওয়া হয় আবার যেসব শিক্ষার্থী সরকারের কাছ থেকে শিক্ষা ঋণ নিয়ে বিদেশে পড়তে যান তারা ভালো ফলাফল করতে পারলে ওই ঋণ সুলতানের নির্দেশে শিক্ষাবৃত্তিতে পরিণত হয় সুলতানের নির্দেশ অনুযায়ী ব্রুনাইয়ের সত্তর শতাংশ এখনও বনভূমি যা গ্রিন জুয়েল নামে পরিচিত এরপরেও সরিয়া আইনসহ পরকীয় ও সমকামিতার অপরাধে পাথর ছুঁড়ে হত্যা কিংবা চুরির অপরাধে হাত কেটে ফেলার বিধানের জন্য প্লে বয় সুলতান খ্যাত হাসানাল বলখিয়া নানা সময়ে সমালোচিত হলেও তার আয়েসী জীবন যেন সব আলোচনাকে পেছনে ছাড়িয়ে গেছে